আলহামদুলিল্লাহ আমরা এখন ইন্দোনেশিয়ার পাতা সবচেয়ে বড় মসজিদে আছি মসজিদটা এত সুন্দর না দেখলে মিস করবেন বাস্তবে দেখা উচিত সবার দেখেন কি সুন্দর কত বড় এরিয়া বিশাল বড় এরিয়া অজু করার জায়গা হ্যাঁ আমার পিছনে আছে অজু করার জায়গা কি সুন্দর তার পিছনে আছে ওয়েলকাম টু বাতাম রজুখানাটা একটু সুন্দর করে দেখায় এই যে আমার পিছনে রজুখানা ভালো একটা সময় ভিডিওটা করতেছি এখন আজান হইতেছে মসজিদে এখানে দুইটা মসজিদ আমার পিছনে একটা মসজিদ আর একটা মসজিদ ওইখানে যে মসজিদটা খুব সুন্দর জায়গা আপনাদের এখন নিয়ে যাব ওয়েলকাম টু বাতাম সাইনবোর্ডের এখানে